সন্না হাদিস কারো তাকলিদ করতে বলেছেন আর একটা আশ্চর্যের বিষয় কি জানেন চার ইমামের নামে যে চারটা মাঝাব তৈরি হলো চার ইমামের কেউ জানে কেউ প্রতিষ্ঠা করে গেছে একজন কেউ বলেন তো দলিল দেন যে ইমাম হানাফি মাঝাব ইমাম আবহানের প্রতিষ্ঠা করে গেছে আহমদ বিন হাম্বাল তার মাঝাব প্রতিষ্ঠা করে গেছে কিভাবে শয়তান প্রতারণা দিচ্ছে বাংলাদেশে অনেক দল আছে আছে না আওয়ামী লীগ একটা দল না বিএনপি একটা দল না জামাত ইসলাম দল না এই দলের প্রতিষ্ঠাতা নাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে বলতে পারেন ভাসানি তাই না আওয়ামী মুসলিম লীগ তিনি তৈরি করেছিলেন পরে এটাকে সংশোধন করে আওয়ামী লীগ করা হয়েছে তার মানে একটা প্রতিষ্ঠাতা পাওয়া গেছে কিনা জামাত ইসলামের কে বলেন তো আবুলালা মহদুদি প্রতিষ্ঠাতা পাওয়া গেল না যে দল আছে প্রতিষ্ঠাতা আছে কিনা হানাফি মাজাবের প্রতিষ্ঠাতাকে বলেন তো দেওয়ান নেতা থাকা লাগবে তো হানাফি উনি তো ইমাম নেতা না তার মানে উনি প্রতিষ্ঠাতা হওয়া লাগবে আমি মারাই আমি আমার দল আমি তৈরি করে যাব না আমি মারা যাওয়ার পরে কেউ যদি আমার নামে তৈরি করে তাহলে হবে নিশ্চিত এটাই ঘটেছে আবু হানিফা যদি তার নামে মাঝাব তৈরি করে না যায় তাহলে মাঝাব তৈরি করলো কে শয়তান কে বলেন তো নিশ্চয় শয়তান আপনি ভালো জানবেন না তার আমলের লোকেরাই ভালো জানবে মাধাব কখন তৈরি হয়েছে ইমাম হাফিজ তিনি বলছেন ইন্নামা হাজিল বিদআ ফিল এই চারটি মাঝাব তৈরি হয়েছে চারশো হিজড়ির পরে কত হিজড়ির পরে চারশো হিজড়ির পরে চারশো হিজড়ি আজকে কত হিজড়ি চোদ্দশো চুয়াল্লিশ না মানে এক হাজার বছর আগে তা না এখন এই চারজন ইমাম কখন জন্মগ্রহণ করেছে আর মারা গেছে কখন এটা জানবেন না ইমাম আবহানফা জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে কত হিজড়িতে মারা গেছেন একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম মালিক তিরানব্বই হিজড়িতে জন্ম একশো উনআশি হিজড়িতে মৃত্যু ইমাম শাহি একশো পঞ্চাশ আর দুইশো চার ইমাম আহমদ বিন হাম্বাল একশো চৌষট্টি হিজড়িতে জন্ম দুইশো একচল্লিশ হিজড়িতে মৃত্যু দুইশো একচল্লিশ পর্যন্ত চার ইমামের আর গোষ্ঠী আছে বোঝেননি মনে হয় সবচেয়ে ছোট ইমাম ইমাম আহমদ বিন তিনি মারা গেছেন আর কেউ আছে তার মানে দুইশো একচল্লিশ হিজড়িতে চার ইমাম পৃথিবীতে নাই তখন এই চার ইমামের নামে চারটা মাঝা নাই চারশো হিজড়িতে মাঝাব তৈরি হলো দুইশো একচল্লিশ থেকে কত যোগ করলে চারশো হয় বলেন তো যোগ লাগান হ্যাঁ একশো একশো উনষাট ইমামগণ মরারও একশো উনষাট বছর পরে মাঝাব তৈরি হলো ইমামগণের নামে ওরা স্বপ্নেও জানে যে আমাদের নামে মাঝাব তৈরি হয়েছে তাহলে তৈরি করলো কে এবার বলেন ঠিক আছে যেহেতু ইমাম আবু হানিফা বলেননি যে আমি আমার নামে মাঝাব তৈরি করে গেলাম কারণ আমার মাঝাব মানো বলেছে দলিল দেন জামাত ইসলাম একটা দল নেতা আছে দাদা হানাফি একটা মাঝাব নেতা থাকা লাগবে না প্রতিষ্ঠাতাকে দলিল আছে নাই আছে কখন এক সময় না এক সময় তো তৈরি হয়েছে তো করলো কে নিশ্চিত আবু হানিফা নয় চারশো হিজড়িতে যদি মাজার তৈরি হয় তাহলে আবু হানিফা মারা গেছে কখন একশো পঞ্চাশ হিজড়িতে তার কত বছর পরে তার নামে মাজার তৈরি হলো আড়াইশো বছর পর তার নামে মাজার তৈরি হলো আমাদের দুঃখ লাগে অনেক বড় ইমাম স্বীকার করি তার কথা আমরা মানি আমরা শ্রদ্ধার সাথে ইমামগণের নাম বলি কিন্তু তোমরা আপনারা যখন ইমাম এমনি তাইমের নাম নাও এমন সিরি করে বলো কাফের পর্যন্ত ফতোয়া দেয় তাই না ইমাম এমনি তাইমে কাফের আলবানি কাফের নাউজবিল্লাহ বলছিলাম যে ইমাম আবু হানিফা দেড়শো হিজড়িতে মারা গেলেন মাঝাব প্রতিষ্ঠা হলো চারশো হিজড়িতে আড়াইশো বছর কি এখানে আছে আমার দুঃখ লাগে কোথায় জানেন রাসুলের চারজন সাহাবি নাই নাই আবাকর ছিল এখনো তো আছে মানে তার স্মৃতি নাই এখন তো আবু হানিফা নাই তার মানে এখন আবু নাম বলেন কেন বুঝেন না মনে হয় সাহাবি না আবু বকর ওমর ওসমান আলী চারজন সাহাবি না এই চারজনের নামে চারটা মাজা হলো না কেন বুঝেননি আবু বকরই মাজাব হতে পারতো পারতো না আবু হানিফা বড় না আবু বকর রাজিয়াল্লাহ আনু বড় তো ওনার নামে মাঝাব তৈরি হতো না হল লাগতো না হয়েছে না তার মানে এগুলির মাঝাবের গোষ্ঠী ইসলামে নাই পরবর্তীতে যোগ করেছে নিশ্চিত যদি চার ইমাম থেকে দলিল না দিতে পারেন এর প্রতিষ্ঠাতা কে তারা আমরা নিঃসংকোচে বলতে পারি এর প্রতিষ্ঠাতা ইবলিশ শয়তান আপনি ঠিক বললেও ঠিক